কুলহু পারি না এখলাস পারি কুলহু পারেন না এখলাস কি দুটো দুই না দুটো এক দুটো দুই না দুটো এক এখলাস যার নাম কুলহু অনেকে বলে হুজুর কুলহু পারে কিন্তু এখলাস পারি না এই জন্য কুলহু কইলাম একজন সাহাবি আমার নবী যেটা কি ইমাম বানায় দিলেন মসজিদের নামাজ পড়েন প্রত্যেকটা অক্তে এখলাস দিয়ে নামাজ পড়েন মুসল্লিরা বিরক্ত হয়ে বলে এই হুজুরের এখলাস ছাড়া কোনো সুরা মুখস্থ নাই নবীর কাছে চলে গেলেন আমরা কেমন ইমাম পেলাম প্রত্যেক অক্তে শুধু এক এখলাস দিয়ে নামাজ পড়ায় রসুল বলেন ঠিক আছে ইমামকে আমি ডাকতেছি তালাশ করছি কাছে ডেকে নিয়ে বলেন সাহাবিরে তুমি শুধু এখলাস দিয়ে নামাজ পড়া আর কি কোনো সুরা তুমি পড়তে পারো না সাহাবি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন ইয়ারে সোন আল্লাহি আমি যখন আল্লাহর কালাম নিয়ে নামাজে দাঁড়িয়ে যাই আমার কাছে মনে হয় গোটা ভিতরে শ্রেষ্ঠ সুরা সুরা ক্লাস ছাড়া আর সুরা নাই জোরে বলে আমার কাছে মনে হয় এই চেয়ে শ্রেষ্ঠ সুরার নাই আল্লাহ একবার বলেন এর মানে কি অন্য সুরে পড়ার দরকার নাই নাকি আছে ওই বরপক্ষ কোন পক্ষের বাড়িতে যখন বিয়ে করতে যায় তখন খালি হাতে যায় না কিছু নিয়ে যায় মেয়ের জন্য কিনে নিয়ে যায় না এদিকে কি নেয় আপনি কি নিছেন ও মানে নিছেন না নিবেন সামনে আরেকটা করবেন দেখছেন খুব খুশি হাও হ্যাঁ, হুজুর হ হ্যাঁ। খুব খুশি নিয়ে যায় নিয়ে যায় হলো প্রসাধনী কসমেটিক্স নিয়ে যায় না কসমেটিক্স নিয়ে যায় সুন্দর কাপড় নিয়ে যায় তারপরে অনেক কিছু নিয়ে যায় সাথে গহনাও নিয়ে যায় তে বরপক্ষ একটা সুন্দর একটা চেন গহনা নিয়ে গেছে গলার চেন নিয়ে গেছে তো কনে পক্ষ সবকিছু দেখে খুশি হয়েছে কিন্তু ওই চেনটা দেখে বলতেছে যে কনে পক্ষ বর পক্ষের কাছে সে বলতেছে ভাই আপনারা এত কিছু আনছেন কেন এত কিছু আমাদের লাগতো না আপনি যে চেনটা নিয়ে আসছেন দারুণ পছন্দ হয়েছে শুধু এটা আনলেই হতো মানে তাহলে আর কাপড় চোপড় পরার দরকার নেই কি কথা কি বসে গেল মানে আমি এটা আধিক্য বোঝাচ্ছি যে সুরা এখলাসের গুরুত্বটা একটু বেশি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ এই সুরায় কার পরিচয় পাওয়া যায় কার পরিচয় পাওয়া যায় সবার আগে আমরা পরিচয় নেব কার আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর পরিচয় না জানলে পরে আল্লাহর সঙ্গে আমার প্রেম হবে কেমনে আল্লাহর সঙ্গে আমার মহব্বত হবে কেমনে সবার চেয়ে প্রিয় কে আসতে বলবেন না সবার চাইতে প্রিয় কে কিন্তু যে সমস্ত যুবকরা যে সমস্ত যুবতীরা প্রেমিকের জন্য প্রেমিকার জন্য জীবন দেয় তার কাছে সবচেয়ে প্রিয় কে হ্যাঁ মগা মগি ঠিক কিনা বলেন টোনা টনি এই জন্য আত্মহত্যা যে করবে সে জান্নাতি না জাহান্নামি জান্নাতি না জাহান্নামি জাহান্নামি প্রেম আল্লাহর সঙ্গে করতে হবে সমাজের প্রত্যেকটি মানুষ যদি আল্লাহর প্রেমিক যদি হয়ে যায় কোন পার্কের ময়দানে কোন পার্কে হোটেলে কোন পুরুষ মহিলা পাওয়া যাবে না ঠিক কিনা বলে আসতে জোরে বলে ঠিক কিনা সব বান্দার হৃদয়ে যদি আল্লাহর ভয় জেগে উঠি আল্লাহর প্রেম জেগে উঠি দুনিয়ার কোন লাইনি দুনিয়ার কোন সুইটি বিউটি কেউ কোন পুরুষকে আকৃষ্ট করতে পারবে না বান্দারের দিলের মধ্যে ভয় থাকতে হবে কার প্রেম থাকতে হবে কার সেই প্রেমটা জাগ্রত করার জন্য আল্লাহকে আমাদের জানা দরকার আল্লাহ আছেন না নাই আসতে বলবেন না আল্লাহ আছেন না নাই আল্লাহর কোন সন্তান আছে নাকি ইহুদিরা কয় আল্লাহর একটা সন্তান আছে তার নাম ওজায় খ্রিস্টানরা বলে আল্লাহর একটা বেটা আছে তার নাম হলো ঈসা জরকর নাউজুবিল্লাহ আল্লাহর বউ হলো মেরি মানে মারিয়ামকে বলে তারা জরকর নাউজুবিল্লাহ ঈমান আছে ওদের ঈমান আছে ওরা বউ বানায় ফেলে ছেলে বানায় ফেলে আল্লাহ বলছেন ওরা কি বলে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا جربوا الله أكبر ইহুদিরা বলে ওজাইর হল আল্লাহর ছেলে ওজার কার ছেলে এটা কি মান আছে নাকি ইহুদিরা এই কথা বলে নাসারা যারা খ্রিস্টান তারা বলে ঈসা হল আল্লাহর ছেলে আল্লাহ বলছেন এগুলো তাদের মনের কথা কল্পনার কথা আল্লাহর কোনো সন্তান নাই কোনো কিচ্ছু নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর আগেও কেউ নাই পরেও কেউ নাই আসে না কি বলেন নাস্তিকদের মধ্যে মাথা ঘুরে এমন ধরনের নাস্তিক আমার দেশে আসে না নাই